আমি ছিলাম তোমার চোখের মনে কেন ধারে ডুবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যাই উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের